الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম সারা বিশ্ব আমাদের বাসস্থান তাওহীদুল্লাহ হিলানা নূরুন আমাদের নূর তাওহীদ আমাদের নূর আতাকে করেছি মোরা তার নিবাস তাওহীদ আমাদের নূর আত আত্মাকে করেছি তার নিবাস الكون يزول ولا تمهى الكون يزول ولا تمهى في الدار سحائف صدودنا الكون يزول ولا تمحى في الدار سحائف صدورنا বিলীন হবে মহাবিশ্ব শুধু মুসবে না যুগের মাঝে আমাদের মর্যাদার সার বুনিয়াত ফিল অরদে মাসাজি তোরা বুনিয়াত ফিল অর الأرض مساجدنا والبيت الأول كعبتنا নির্মিত হয়েছে পৃথিবীতে আমাদের অনেক মসজিদ আমাদের কাবাঘর তারই পদান হুয়া أول بيت نحفظه بحياة الروح ويحفظنا এটি পতঙ্গর যাকে আমরা রক্ষা করি জীবনাত্মা দিয়ে সেও আমাদের রক্ষা করে আলামুল ইসলাম আলাল আইয়া আমাদের জাতির মর্যাদার প্রতি কোন লিসামা এই কৌনি লাকাত طاولنا النجم برافعتنا বলো তোমরা জগতের আকাশকে আমরা আমাদের মর্যাদা দিয়ে তারকার সাথে লড়ি ওয়াদা নুল মুসলিমি কানা লাহু بالغرب صدد من همتنا পাশ্চাত্যে মুসলিমের আজান আমাদের সাহসের প্রতিধ্বনি ইয়া আরদান রিমিনাল হারামাইন ويا ميلاد شريعتنا তুমি ওহে আমাদের শরীয়তের জন্মভূমি রৌদুল ইসলামি ওয়াদাউহাতুহু ফি অদিন রওয়া ইসলামের কানন তুমি বিস্তৃত গাছ প্রাচুর্যময় পৃথিবীতে আমরা চির থাকব মুহাম্মাদুন খানা আমিরান রাখবি يقود الفوز لنصرتنا মুহাম্মদ ছিল কাফেলার আমির চালিয়ে নিতেন সফলতা আমাদের সাহায্যে الهادي روح الأعمى للنهضتنا দিশারি মুহাম্মাদের নাম আমাদের রেনেসার কামনাত্তা রেনেসার কামনাত্তা أضحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الكون يزول ولا تمحى في الدهر سحائب سؤددها بنيت في الارض مساجدنا والبيت الأول كعبتنا هو أول أول بيت نحفظه بحاجات الروح ويحفظنا ألم الإسلام على الأيام شعار المجد لملتنا قولوا لسماء الكون لقد طاولنا النجم برفعتنا وأذان المسلم كان له بالغرب صدى من همتنا يا أرض المذنبين الحرمين ويميلة ويميلة شريعتنا ويميلة شريعتنا روض الإسلام ودوحته في أرض दिन रवा हम محمد كان أمير الركب يقود الفوز لنصرتنا إن اسم محمد الهادي روح ليلينا باطينا أدحى الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا